রমজান মাস এই সাধারণ মাস নয় আমাদেরকে আল্লাপাক প্রতি বছরে বারোটি মাস দিয়েছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হল এই রমজান মাস এই রমজান সম্পর্কে আল্লাপাক রব্বুল আলমিন কোরআনের অনেকগুলো জায়গার মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে আলোচনা করেছে এর মধ্যে একটি আয়াত সুরাতুল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত দুই নম্বর পাড়া সাত নম্বর পৃষ্ঠা আল্লাপাক বলছেন বিসমিল্লাহ রহমান রহিম شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم আল্লাহ পাক বলেন এই রমজান মাস হলো সেই মাস যেই মাস আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন সুবহানাল্লাহ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন এই কোরআন আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত সত্য মিথ্যার পার্থক্যকারী আল্লাহ পাক বলেন ফমান শাহিদ আমি ফালিয়াসুন তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পায় সে যেন রোজা রাখে রমজান মাসের অনেক দাম এই রোজা আল্লাহ পাকের কাছে অনেক পছন্দ একটি আবাদত রমজান মাসে কোন কোন এবাদত বেশি বেশি করবে এই রমজান মাসটা হলো এবাদতের মাস বন্দিগির মাস এই রমজান মাসে যত বেশি সম্ভব এবাদত বন্দিগি করবে কারণ এই রমজান মাসটা এবাদত বন্দিগির মাস রসুল্লাহ সাল্লাহ আলহিহাল্লাম বলেন এই রমজান মাসে কেউ যদি একটি নফল আদায় করে রমজানের বাহিরে একটি ফরজ আদায় করবার সমান সবাল্লা পাক দিয়ে দেয় আর এই রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে রসুল বলেন রমজানের বাহিরে সত্তরটি ফরজ আদায় করবার সমান আমাদের জীবনে বলেন তো কত ফরজ আমরা খাজা করেছি আমরা অনেক সময় আমরা নামাজ পড়ি নাই আমাদের জীবনে অনেক নামাজ কাজা আছে আছে না নাই অনেক নামাজ কাজে আছে আমাদের তো এই রমজান মাসে যদি আপনি ধরেন ফজরের দুই রাকাত ফরজ নামাজ আপনি কাজা উঠালেন আপনার বিগত রসুল বলেছে একটি ফরজ হলে সত্তরটি ফরজের সমান তো দুই রাকাত ফরজ যদি ফজরের কাজা করেন আপনার জীবনে যদি সত্তর দিন ফজরের নামাজ আপনি কাজা করে থাকেন কাজা হয়ে গেল অথচ এই নামাজগুলো রমজানের বাহিরে সত্তর দিন পড়লে সত্তর দিনের কাজা উঠবে আর রমজান মাসে আপনি একদিন যদি দুই রেখা ফরজ কাজা করেন রমজানের বাহিরে সত্তর দিন ফরজের কাজা হবে চিন্তা করেছে যেমন ধরুন রমজানের বাহিরে আপনি সুরা এখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন পর্বের সমান সবার রসুল বলেছেন তো রমজানে যদি তিনবার সুরা এখলাস করেন সত্তর খতম কোরআন পর্ব সমান সব হবে এরপরে রসুল আর একটি হাদিস হজরত আবু হরাই রাজিউল্লাহ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মান কার আসুরাতুল ইখলাস আশার মাররাত ফিল যে ব্যক্তি দশ বার সুরে এখলাস পাঠ করে আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানায় তো রমজানের বাহিরে দশ বার পাঠ করলে যদি একটা প্রাসাদ বানায় তো রমজান মাসে যদি কেহ দশ বার সুরে এখলাস পাঠ করে তার জন্য সত্তরটা প্রাসাদ আল্লাহ বানাবে তো এই জন্য রমজান মাসটা আবাদতের মাস বেশি বেশি দান সৎকা করবেন কারণ নফল আদায় করলো রমজান বাহিরে ফরজ আদায় করবেন সমান রমজান মাসে কি যদি আপনি জিকির করেন দুরুদ পাঠ করেন রসুল বলেন মানসল্লা আলহিদান ওয়াহিদান সাল্লাল্লাহু আশার যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করে তো রমজানের বাহিরে যদি একবার দুরুদ পাঠ করলে দশটি রহমত নাজিল করেন তো রমজানের সত্তর দিয়ে গুন দেন তাহলে দশ দিয়ে সত্তরকে গুণ দিলে সাত শতবার আল্লাহ পাক সাত শতটি রহমত নাজিল করবে একবার দূরত পাঠ করবে কল্পনা করেছে এই জন্য একবার চিন্তা করবে রমজান মাসে বেশি বেশি দূরত পাঠ করবে বেশি বেশি কোরআন দেওয়া করবে রমজানের বাহিরে এক খতম কোরআন পাঠ করলে এক খতমের সুন্নাহ আর রমজান মাসে এক খতম কোরআন পাঠ করলে সত্তর খতমের সুন্নাহ এই জন্য চিন্তা করবেন রমজান মাসে বেশি বেশি আমি কোরআন তেলাওয়াত করব বেশি বেশি আমি দুরুদ পাঠ করব বেশি বেশি জিকির করব বেশি বেশি দান সৎকা করব মানুষকে ইফতার করাবো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে কোনো ব্যক্তিকে ইফতার করালো তাহলে সে সমান রোজার সোয়াব পাবে সাহাবেকের মানুষ বলে ইয়া রসুল্লাহ আমাদের মধ্যে তো সবাই তো ইফতার করাবার সামর্থ্য রাখে না রসুল তখন বললেন যদি এক ঢুক পানি হয় এক দুধ এক ঢুক দুধ হয় অথবা একটি খেজুর খুরমা দিয়েও তুমি ইফতার করাও আল্লাহ পাক তোমার রোজা সাও এই রমজান মাসে অনেকে আছে রোজা রাখে না এই রমজান মাসে এমন হতবাগা আছে দেখবেন দরজা বন্ধ করে দোকানের পর্দা ফেলে ভিতরে বসে বসে খায় এই জন্য এই রমজান মাসটা এবাদতের মাস বেশি বেশি এবাদত বন্দীতে কাটাবেন এই মাসটা একটা মানুষ জীবনে একটা রমজান পায় আর এই রমজানটা যদি সে মন মতো এবাদত করে তার জন্য যথেষ্ট এই জন্যই তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাস পাইল রমজান মাস পাওয়ার পরেও যে ব্যক্তি তার গুনাহ মাফ করতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে তার জন্য এর থেকে সুবর্ণ শুধু কি হতে পারে এই জন্য আল্লাপাক বলেন ইয়া কামা তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরস করা হয়েছিল লাল্লাকুম তাত্তাকুন যেন তোমরা পরহেজগারিতা অর্জন করতে পারো যেন মোত্তাকি হতে পারো অথচ এই রমজান মাসটা আমাদের পরিশুদ্ধির জন্য আল্লাহ দিয়েছেন মোত্তাকি হওয়ার জন্য দিয়েছেন গুনাহ মাফের জন্য দিয়েছেন অথচ এই রমজান মাসটাকে আমরা এবার বন্দিগিতে কাটাতে পারি না আমাদের মতো দুর্ভাগ্যর কে আছে আমাদের মতো হতবাগার কে আছে এই রমজান মাসটা এবার বন্দিগিতে আমরা কাটাতে পারি না অনেক মা বোনেরা আছে এই রমজান মাসে গাফুলতি করে রমজান মাস হোক মোবাইলে গেমস খেলে এই রমজান মাসও টেলিভিশন দেখে এই রমজান মাসও মুভি দেখে নাটক দেখে সময় নষ্ট করে অযথা গল্প গুজবে কাটিয়ে এই জন্য বিশেষ করে মা বন্ধু করে এই রমজান মাসটা আবাদত বন্দীগীর মাস এই মাসে আমাদের নিয়ত থাকবে কোনো গুণা করব না আমাদের উদ্দেশ্য হবে একটা গুণা এই মাসে করব না এই মাসে শুধু এবাদত বন্দী করব নামাজ পড়বো এক অক্ত নামাজ কাজা করবো এই রমজান থেকে শুরু করব এই রমজানের ওসিলাই রমজান থেকে শুরু করব জীবনের সব গুণাকে পরিত্যাগ করবো আর একটা গুণা করব এই রমজান মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন পরিবর্তনের জন্য এই রোজা হলো ডাল সরু যতক্ষণ পর্যন্ত মানুষ ফেরে না ফেলে অর্থাৎ এই রোজা হলো মানুষকে গুণা থেকে বাঁচানোর একমাত্র মাধ্যম এই রমজান মাসটা এবাদতের মধ্যে